দাঁড়িয়ে হল মজুরি উপার্জনকারীদের সামাজিক শ্রেণী এমন একটি সমাজের সদস্য যাদের উল্লেখযোগ্য অর্থনৈতিক মূল্যের একমাত্র সম্বল তাদের শ্রমশক্তি তাদের কাজ করার ক্ষমতা এই ধরনের একটি শ্রেণীর সদস্য একজন সর্বহারা মার্ক্সবাদী দর্শন সর্বহারা শ্রেণীকে পুঁজিবাদের অধীনে শোষিত বলে মনে করে উৎপাদনের উপায়গুলি পরিচালনা করার বিনিময়ে স্বল্প মজুরি গ্রহণ করতে বাধ্য হয় যা শ্রেণীর অন্তর্গত